লাতাসব্বুল বানা তিন্নি আবুল বানাত ও আমার উম্মতরা মেয়েদেরকে গালি দিও না আবিনবী মোহাম্মদ সব মেয়েদের বাফ মেয়েকে গালি দিলে সেই গালি আমার উপরে পড়ে আমরা কোরআন বিরোধী আল্লাহ বিরোধী কোনো কাজ করব না রাজি আছেন রাজি আছেন সবাই দেখি কারা কারা রাজি নাই আমি মাইক্রোফোনটা টেস্ট করা হয়ে যাচ্ছে আপনাদের জায়গা খুব ছোট্ট জায়গা মানুষের জায়গা হচ্ছে না কষ্ট করে দাঁড়িয়েছেন আপনি আরেক ভাইকে জায়গা করে দেন আল্লাহ আপনাকে বেহেস্তে জায়গা করে দিবে ইসলাম যে কত সুন্দর ইসলামের মতো সুন্দর পৃথিবীতে কিছুই সবচেয়ে সুন্দর কে হ্যাঁ এই তো বলেছেন সবচেয়ে সুন্দর কে সেজন্যই আল্লাহ সৃষ্টি এত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন ভরে যায় তৃষিত অন্তর না জানি তাহলে তুমি কত সুন্দর আল্লাহ আপনাকে দেখার চোখ দেন আমিন প্রতিদিন ফজরের পরে দোয়া করতেন মাগরিবের পর আল্লাহ ইন্নি আস আলুকা বারদাল আয়ুষ বাদাল মৌত ولذة النظر إلى وجهك والضائق إلى لقائك من غير ضراء ولا فتنة مضلة اللهم زينا بزينة الإيمان وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين এতটুক পর্যন্ত করতেন আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করে আরো চিৎকার করে বলি আমিন যে কয়দিন থাকবো ইসলাম নিয়ে থাকবো কোরআন নিয়ে থাকবো আল্লাহ রাসুলের সমস্ত আদর্শ নিয়ে থাকবো এর বিরুদ্ধে যারা দাঁড়াবে আমরাও তাদের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত আছি আল্লাহ আমাদেরকে কবুল করুন মাহফিলটা কাজা মাহফিল কাজা বুঝেন তো কাজা বুঝেন ওয়াক্ত চলে গেলে যে নামাজ ওটার নাম কি নামাজ হ্যাঁ কিন্তু ফজরে একটা মজা আছে ফজরে যদি বাই চান্স আপনি রেগুলার নামাজ পড়েন জামাতেই পড়েন জামাতে যারা নামাজ পড়ে না রেগুলার এরা মোনাফেক এরা কি মোনাফেকদের জন্য জামাতে পড়াটা একটু কঠিন ফজর তো আরো কঠিন মোনাফেকরা ফজরে আর এর সাথে যায় না কারণ দুইটা অন্ধকারের নামাজ তো এই দুইটাতে যায় না দেখানো যাবে না যেগুলোতে দেখানো যায় কোন নামাজে মুনাফেক বেশি বলেন তো জুমার নামাজে বেশি হুম এটাতে খুব বেশি সারা সপ্তাহে খবর নাই শুধু জুমার দিন গিয়া তো সারা বছর যারা চাকরি করে তারা না বোনাস পায় তুমি সারা সপ্তাহ খবর নাই জুমায় বোনাস নিতে যাও ঝাড়ুর বাড়ি খাবা তুমি জুমা যারা সারা সপ্তাহ নামাজ পড়ে না এদের জুমা কবুল হবে না এদের জুমার কোনো ফায়দা এরা পাবে না হরিরামপুর জান্নাতুল মোয়াল্লা মাশাল্লাহ জান্নাতুল মোয়াল্লা শব্দটা মা আল্লাহ না কবরস্থান ও ঈদগাহ উন্নতি কল্পে আজকের এই মাহফিল তো হরিরামপুরটা চেঞ্জ করে দেন আপনারা ওনার নাম কি হাসান ভাবে না এই যে হাসান ভাই হ্যাঁ হাসান ভাই ইসলাম নাম দিবে এটি তো স্বাভাবিক কার নাম হাসান ছিল হ্যাঁ হাসান ভাইয়ের দাড়ি চাই দাড়ি ছাড়া রক্ষা নাই কারণ হাসান ভাইয়ের মিতার দাড়ি ছিল রাসুসাল্লাম হাসান হোসাইন দুইজনকে বলতেন রাইহানাতুল জান্না জান্নাতের দুইটা ফুল রাসুল নিতেন হাসান গা থেকে শরীর থেকে গন্ধ নিতেন সুঘ্রাণ নিতেন বলতেন যে হাসান কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় আল্লাহ জাল্লা শাহু আমার এই হাসান ভাইকে হাসান আল্লাহ মতো কবুল করুন তার পরিবারকে কবুল করুন সেই সাথে আপনারা যারা কষ্ট করে এসেছেন এখানে অনেক বড় ওলামা হজরত আছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম আজকে আমার খুব মনে পড়ছে আমার কাউসারি ভাইয়ের কথা রেজাউল করিম কাউসারি আমার খুব ভালোবাসতেন এবং এই সিরাজগঞ্জে প্রথম অনেক আগে তিনি একটা মাদ্রাসার শিক্ষক ছিলেন সেই বনের ভিতরে মাঠের ভিতরে এ বামন নাকি গ্রাম এই বামন গ্রামের ভিতরে আমার খেতের আইল দিয়ে হাঁটায়া এই কাউসারিফা নিয়েছিলেন দেখা হতো কম কিন্তু ভালোবাসতেন খুব বেশি আল্লাহ তাকে মাফ করে দিন আল্লাহ তার কবরকে জন্নাতুল ফেরদৌস বানিয়ে দিন তার সুযোগ্য জামাই আল্লাহ তাকে কবুল করুন হ্যাঁ সাইফুর রহমানকে আল্লাহ কবুল করুন সাঈদুর রহমান আমার আম্মুটার দিকে খেয়াল রেখো সাঈদ সাঈদ নামের লোকেরা খুব ভাগ্যবান হয় আমার